পাঁচক্ত ফরজ নামাজের পর সবচেয়ে ফজলতপূর্ণ নামাজ হলো তাহাজুদের সালাত কোরআনে কারিমে এই সলাদটির কথা আল্লাহ রব্বুল আলমিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়ামিন আল্লাইরি ফাতাহাজ্জাদ না নাফিলাত আল্লাহ অর্থাৎ পাঁচক্ত আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হেরাসুল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজুদের সালাত আদায় করুন বান্দা আল্লাহ আলমিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রাবুল আলমের কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে তাহাজুদের সালাত নিয়ে আমাদের অনেকের জিজ্ঞাসা যে তাহাজুদের সালাত কিভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ আদায় হবে কিনা এসব প্রশ্ন উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজুদ এই শব্দটির অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এশার সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজুদ বলা যায় অর্থাৎ সেটি সাধারণত কেয়ামুল লাইলের মধ্যে পড়ে আমি করিম সাল্লা সাল্লাম এক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো কেয়ামুল লাইল আর আরেকটি হলো তাহাজুদ তো কেয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাত আদায় করুক না কেন পুরো সালাদটাই সবগুলোকেই সাধারণভাবে লাল বলা হয় অতএব যদি কেউ এশার নামাজের পর দুই রাকাত অথবা দুই রাকাত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হলো যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা হয় রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণত তাহাজুদ সালাদ কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহ রব্বুল আলমিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘুষা করবেন না কথা বলবেন না সলাতে সলাতেদায় করবেন না দোয়া করবেন না এটি কোশ্চেন কালেও হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজুদ বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দুরাকাত বা চার রাকাত সালাতো যদি আমরা কেমন লাইন নিয়ত করি সেটাও ইনশা আল্লাহ বিদিনিল্লাহ মানে এক প্রকারের তাহাজুদ অর্থাৎ আক্ষরিক অর্থ না হলেও তাহাজুটা যেহেতু কেমন লাইনের ক্যাটাগরি সালাদ তো সেই হিসাবে এটাও কেমন লাইন হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বুঝলাম অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই কেমন লাইনটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহাজুদের সালাদটা কি আমরা নফল নিয়তে করবো নাকি সুন্নতে নিয়তে করবো এর উত্তর হচ্ছে যে কোনো নিয়ত করলেই আপনার সালাদ আদায় হয়ে যাবে মূলত যদি এটি নবী করিম সাল্লা সাল্লাম এটি আদায় করতে নিয়মিত অথবা এটি সুন্না একটি নামাজ সুন্নাত নামাজ বলা যেতে পারে আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নাত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতের বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছা করে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি যদি নামাজটা মূলত সুন্নাত নামাজ যেটি সাল্লাহ সাল্লাম পড়েছেন পড়তে বলেছেন বিধায়টি এটি সুন্না তার অনুসরণ আমরা করছি সেজন্য এটি সুন্নত নামাজ বলবো আবার ফরজের বাইরে এক্সট্রা সে হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সুন্না বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেজন্য আমরা এটাকে সুন্নত নামাজ বলবো কিন্তু নফল নিয়তে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাহা যদি নামাজ পড়ার পদ্ধতি কি আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি আমরা মনে করি যে প্রথম রাখাতে সুনির্দিষ্ট করে একটা সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার পড়তে হবে মূলত তাহাজুদ নামাজ অন্য দশটা নামাজের মতো বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ নবী সাল্লাহ আসলামের হাদিস রয়েছে সালাতুল্লাহ নাহার রাত এবং দিনের এই নফল বা একশা নামাজগুলো দুরাকাত দুরাকাত করে আদায় করতে হবে বিধায় আমরা তাহাজুদের সালাদ দুরাকাত দুরাকাত করে আদায় করবো এটাই হলো উত্তম আর এই দুরাকাত দুরাকাত করে যে আদায় করবো সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়বো অন্য সালাদগুলো যেরকম পড়ি হাত বাঁধার পর আমরা দোয়া ইস্তেফতাহ বা সানা পাঠ করার পর সুরা ফাতেহা সুরা ফাতেহার পরে যে কোনো সুরা আমরা মেলাতে পারি যে কোনো সুরা মেলাতে পারি এবং যত লম্বা সুরা পড়তে পারি তত উত্তম যত সময় নিয়ে যত ধীরে ধীরে পড়তে পারি ততই ভালো এরপর আমরা রুকু সিজদা করে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে সুরা ফাতে করে আবার যে কোনো সুরা আমরা পাঠ করতে পারি প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা এতবার এরকম কোনো নির্দিষ্ট কোনো সুরাও নেই নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই এগুলো নেহাতি আমাদের বানানো তবে হ্যাঁ নবী সাল্লাহ সাল্লাম তাহাজুদের সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন আমাদের আয়সা রতি আল্লাহ তালহা বলেছেন তার তাহাজুদের যে সালাদ ছিল লাতাস আল আন তার সে সালাদগুলোর যে কি দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে সালাদ আদায় করতেন কিন্তু তাহার যদি আপনি যত সুরা মুখস্থ আছে আপনার তার মধ্যে সবচেয়ে বড় সুরাটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সুরা বারবার পড়তে চাইলেও পড়তে পারেন বা একই রাখাতে কয়েকটা সুরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রুকু সিদ্ধাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম সুহান আউজিন বলতে থাকেন আল্লাহ কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন সিদ্ধাতে চাওয়া কবুল হয় অর্থেব আপনি লম্বা সময় নিয়ে তাহাজুদ পড়ার চেষ্টা করবেন এটাই হলো তাহাজুদের সলাতের নিয়ম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সুরা কেরাত নির্দিষ্ট করা নেই তাহাদের তাহাজুদের সালাদ সর্বনিম্ন দুই টাকা আর নবী করিম সাল্লাহ সাধারণত আট টাকা পর্যন্ত পড়েছেন বলে আমাদের আসাদ হাদিস থেকে জানতে পারি অতএব সংখ্যা বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতেই তাহাজুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করবো সে সাথে দোয়াও করবো আল্লাহ তালার কাছে খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো তাহাজুদ এটি মূলত সুন্নত নামাজ আমরা সুন্নত নামাজের নিয়ত করি পড়বো নফল নামাজ নিয়ত করলেও হয়ে যাবে আর তাহাজুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে ভিতরের আগে দু টাকা দু করে আদায় করে যে ভোর রাতে পড়তে পারবো কি পারবো না এই চিন্তা থেকে তাহলে তাতেও আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা হাতে দু টাকা দু করে পড়েছেন এরপরে বিতির পড়েছেন আবার ভোর রাতে উঠার তার তৌফিক হয়ে গেছে তাহলে তিনি তাহাজুদ পড়তে পারেন ভোররাতে কোনো অসুবিধা নেই বিতির করে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না যদিও সাধারণ অবস্থাতে ভোররাতে উঠার সমূহ সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠবো কি উঠবো না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে বিতির পড়ে তারপর আমরা শুয়ে যাবো উঠার তফিক হলে আবার তাহাজুদ আমরা পড়তে পারবো আল্লাহ আমি আমাদেরকে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার বদভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে তাহাজুদের সালাত এবং আল্লাহ কাছে দোয়ায় মনোনিবেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ